নন্দীগ্রামে নাগরিক মিছিল করল নন্দীগ্রাম এক নম্বর ব্লক নাগরিক মঞ্চ আইএসএফ নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ উনিশ জনের ওপর মিথ্যা মামলা এবং পুলিশি হেফাজতে আটক রাখার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজ তিরিশে জানুয়ারি সোমবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দীগ্রাম বাজারে মিছিল করল নন্দীগ্রাম এক নম্বর ব্লক নাগরিক মঞ্চ গণতন্ত্র ধ্বংসকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হোক অবিলম্বে নৌসা সিদ্দিকি সহ আন্দোলনরত কর্মীদের নিঃশব্দ মুক্তি দিতেই রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে চলবে রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন মিছিল চলছে চলবে মিছিল কি জন্য মূলত জানেন যে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনের যে নৃশংসতা চলছে আমাদের সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ উনিশ জন আইএসএফ কর্মীর ওপর যেভাবে পুলিশের নির্যাতন এবং গ্রেপ্তার করা এবং ভূভারতে যা কখনো হয়নি দশ দিন পুলিশ কাস্টাডিতে একজন ক্রিমিনালকেও দেওয়া যায়নি প্রতিহিংসা পরায়ণ এই সরকার নৌসাদ সিদ্দিকি সহ আইএসএফ কর্মীদের ওপর যে আক্রমণ করছে যে গণতন্ত্রকে ধ্বংস করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে নাগরিক মঞ্চের উদ্যোগে যে মিছিল সংগঠিত হচ্ছে তারই অংশ হিসেবে আজকে নন্দীগ্রাম বাজারে এই মিছিল সংগঠিত হচ্ছে অবিলম্বে নৌসাদ সিদ্দিকি সহ উনিশ জন আইএসএফ কর্মীকে মুক্তি দিতে হবে নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে পশ্চিমবাংলার মাঠে আপনার নাম পরিতোষ পট্টনায়ক সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা